লাগায়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে জাদু জানে রে আমার বন্ধু মোহা জাদু জানে লাগাইয়া পিরিতের ডুরি জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে নয়ন তৈলা সোনার চান্দে চাইল যাহার পানে হে নয়ন তৈলা সোনার চান্দে চাইল যাহার পানে চন্দ্র রূপের কিরণ বন্ধু আর বদনে চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সনে রে জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু বাসি মাথে চূড়া নুপুর দুই চরণে হাতে বাসি মাথে চূড়া নুপুর দুই নয়নে ফুয়াজ বিয়া হইল পাগল খেলার বাসির টানে রে মিয়া হইল পাগল খেলার বাসির টানে রে জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জানে জানে রে আমার বন্ধু